আরে কাজলের সেও কালো হয় না যে তার তুলনা আরে এত যে নিঠোর বন্ধু না ছিল না দিল না দিল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল ওরে আমি তারে বাসি ভালো কাজলের যে কাদো আমি তারে বাসি ভালো কাজলের যে এত যে নিঠুর বন্ধু আসিল না গো তুমি নিখুর মতো আরে চুল কালো আখি কালো কাজল কালো ইয়ারো আরে কাজলে রে সে কালো কে বলতে কি কেউ পারো আমি জানে বাসি ভালো কালো আমি জানে বাসি ভালো কাজলের সেও ছোট দাদা শ্রীমন্ত টিয়া পাখি টিয়া পাখির সে সবুজ আছে কৌলি আরে বৃক্ষ সবুজ তৃণ সবুজ সবুজ টিয়া পাখি টিয়া পাখির সে সবুজ আছে কৌলি আমি তার বাসি ভালো সাদা সাদা কাশের ফুল আসলে সেই সাদা আরে বল সাদা দুধ সাদা সাদা কাশের ফুল সাদা বল তখন সবাইকে সামনে আসে আমার সাথে গাইতে হবে আরে দিলো না দিলো না দিলো না এত যে নিঠুর বন্ধু এত যে নিঠুর বন্ধু আরে আমি যারে বাসি ভালো আমি যারে বাসি ভালো হয় না যে তার তুলনা না দিল না দিল মন দিল না এত যে নিঠুর বন্ধু তারা ছিল না নিঠুর বন্ধু তারা ছিল ওরে আমি তরে বসে ভালো কালের কালো ওরে আমি যারে বাসে ভালো কালের যেও কালো হয় না যেটা তুলো না নিঠুর বন্ধু জানা ছিল না নিঠুর বন্ধু জানা ছিল না